মানুষ মাত্রই সুখ আরাম আয়েসের পাগল একটু আরাম আয়েস করার জন্য না মানুষ কথাই না কিছু করে সম্পদের পিছু ছুটতে গিয়ে মানুষ নিজেকে ভুলে যায় নিজের পরিবারকে ভুলে যায় আমরা অনেকে মনে করি বস্তুবাদের মধ্যে রয়েছে প্রকৃত সুখ অনেকে মনে করে আমার এক কোটি টাকার ব্রান্ডের গাড়ির মধ্যে রয়েছে পরম সুখ আমার কোটি ধামের ফ্ল্যাটের মধ্যে রয়েছে পরম সুখ না বস্তু দিয়ে কোনো সুখ প্রকৃত সুখ অর্জন করতে পারে না everyone want to happy সবাই চায় সুখী হতে কিন্তু সুখ কোথায় আমরা আজ জানব আল্লাহ তালা মানুষকে সুখী হওয়ার জন্য মানুষের জীবনে মরণে হাসরে সব জায়গায় মানুষ যাতে সুখে থাকতে পারে প্রশান্তিতে থাকতে পারে এই জন্য না আল্লাহ তালা কোরআনে কি নির্দেশনা দিয়েছেন আমরা সবাই সুখী হতে চাই সুখী কিভাবে হব আমরা রসুল্লাহ সাল্লাহ তালা আলহ ওয়াসাল্লামার জীবনে যদি দেখি আল্লাহর পেয়ার হাবিব মক্কাতুল মোকাররমা থেকে মাদিনাতুল মনোবরায় যখন হিজরত করছিলেন একটা গুহার মধ্যে অবস্থান করছিলেন তাদের পাশে তীর নিয়ে বল্লম নিয়ে ধারালো অস্ত্র নিয়ে কাফের বেদুনরা অবস্থান করছিলেন সিদ্দিক আকবর বিচলিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের তো আর রক্ষা নেই আমাদের নাকের ডগায় আমাদের শত্রুরা অবস্থান করছে আমাদেরকে দেখা মাত্রই তো মেরে ফেলবে আল্লাহর পিয়ার হাবিব যখন মাথার পাশে যখন একেবারে নাগের ডগায় শত্রুরা অবস্থান করছিল অস্ত্র নিয়ে সেই সময়ে আল্লাহর পেয়ারা হাবিব একটু বিচলিত হননি সিদ্দিকা আকবরকে সুখের বাণী শোনালেন প্রশান্তির বাণী শোনালেন হে আবু বকর সিদ্দিক একটু তুমি বিচলিত হইও না চিন্তিত হইও না লা তাহজান একটু চিন্তা করো না ইন্নাল্লাহা মা আয়না নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছেন সুতরাং যার সাথে আল্লাহ আছে তার সুখের কমতি থাকবে না তার কোনো চিন্তা থাকবে না তার কোনো হতাশা থাকবে না এবার আসুন আল্লাহ তালার কাছে আমরা কিভাবে যাব আল্লাহ তালাকে আমাদের কাছে কীভাবে কীভাবে পাবো আল্লাহ তালার নির্দেশনা মেনে আল্লাহ তালার যে সুন্না তরিকা রয়েছে এই তরিকা অনুসরণ করে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহকে কাছে পেতে হবে এবার আসুন আমরা দুনিয়ার মধ্যে শুধু গাড়িতে বাড়িতে অফিসে আমরা এয়ার কন্ডিশনে সুখ খুঁজি আসলে এখানে সুখ নয় এই যে ভারতের কলকাতার একজন বিখ্যাত ধনী লোক মিরাক্ষেল সে চার চারবার সুসাইড করার জন্য গেল কেন সে তো অঠেল সম্পদের মালিক তাহলে আত্মহত্যা করতে ঘেনে গেল দেখা গেল যদি তার অঠেল সম্পদ রয়েছে কিন্তু তার অন্তরের মধ্যে সুখ নাই আমরা আমাদের পত্রিকার পাথায় দেখি হেডলাইনে দেখি আমাদের যাদেরকে সেলিব্রিটি বলা হয় আসলে তাদের অন্তরেও সুখ নাই আমরা মনে করি তারা অঠেল সুখের মালিক কিন্তু তাতে দেখা যায় তারা সুসাইড করতে যায় তারা আত্মহনন করতে যায় আত্মহত্যা করতে যায় না কি জন্য যায় একমাত্র তারা প্রকৃত সুখের সন্ধান না পাওয়ার কারণে প্রকৃত সুখের সন্ধান আমরা কিভাবে পাব আল্লাহর পেয়ার হাবিব দুজাহানের বাচ্চা নবী রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম আমাদের সুখের ঠিকানা দিয়ে দিলেন আল্লাহর পেরা হাবিব ইসাদ করেন ইন্নাফিল জাসাদি মোদান ইদা সলুহাত সলুহাল জাসাদ কুল্লু ও ইদা ফ্যাসাদাত ফ্যাসাদাল জাসাদ কুল্লু মানুষের শরীরের মধ্যে এক টুকরো গুস্ত রয়েছে ওই গুস্তর নাম হচ্ছে কল্প এই কল্প যদি পরিশুদ্ধ থাকে বিশুদ্ধ থাকে একজন মানুষের পুরো শরীর বিশুদ্ধ পরিশুদ্ধ প্রশান্তিময় থাকে আর ওই কল্প যদি মরিচিকা হয়ে যায় ওই মানুষটার সমস্ত শরীর মরিচিকায় ভরে যায় সে মানুষ হাজারো সুখের সন্ধান করে হাজারো বস্তু দিয়ে সেই মানুষটা কখনো সুখের আশা করতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা সবাই সুখী হওয়ার জন্য আমাদেরকে চমৎকার একটা সূত্র দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা কি সুখী হতে চাও তোমরা কি এই জগতে কবরে হাসর নসরে তোমরা সুখী হবে হিসেবে থাকতে চাও দুনিয়াতে তোমরা সুখী মানুষ হিসেবে বসবাস করতে চাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা সুখী হওয়ার সূত্র দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়ালা তামুদ্দান্না আইনাইকা হে আমার বান্দারা তোমরা তোমাদের চক্ষুকে ওই বস্তুর দিকে তোমরা তোমাদের চক্ষু দিয়ে ওই বস্তুগুলো দেখবে না যে বস্তুগুলো শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত করে আর কিছুই করতে পারে না কারণ ইন্নামাল মাতা দুনিয়া কালিল এই দুনিয়ার সম্পদ খুবই স্বল্প এটা একেবারেই ক্ষণিকের জন্য তোমরা ওই বস্তুর দিকে থাকাবে না ওই বস্তুর দিকে যদি তোমরা তাকাও লিনাফতিরাহি তোমরা অশান্তির মধ্যে ডুবে যাবে ওয়াল আখরাতু রিজকু রব্বিকা ওয়া আবকা অথচ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালো রিজিক রিজিকে আহসানা আল্লাহর কাছে রয়েছে সুতরাং তোমরা যদি সুখের সন্ধান করো তোমরা যদি সুখী হতে চাও দুনিয়ার ভোগ্য ভোগ্যবস্তুর দিকে তোমরা তাকাবে না যদি তোমরা তাকাও যেমন রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামা আর একটা হাদিস শরীরের মধ্যে একেবারে পরিষ্কার করে দিয়েছেন তোমরা যদি সুখী হতে চাও তাহলে তোমরা নিচের দিকে দেখে হাঁটো আমরা নিচের দিকে দেখে হাঁটি না আমরা হাঁটি উপরের দিকে দেখে রসুরুল্লাহ বলেন তোমার চক্ষু যদি আকাশের দিকে থাকে তুমি যদি চলাফেরা করো তাহলে তুমি হুঁচুটকে পড়ে যাবে তুমি আঘাতপ্রাপ্ত হবে আর তুমি যদি নিচের দিকে তাকিয়ে হাঁটো তাহলে তোমার গন্তব্যস্থানের মধ্যে তুমি পৌঁছে যেতে পারবে কিভাবে রসুল্লাহ আমাদেরকে এই হাদিস শরীফের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন তুমি যদি তোমার পাশের বাসার একজনে দশতলা বিল্ডিং করলো তুমি যদি ভাবো সে দশতলা করলো আমি বিশতলা করব। সে একটা এক কোটি টাকার ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘোরাফেরা করলো আর তুমি যদি ভাবো তুমি এর চেয়ে আরও দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করবে তাহলে এক রাতের মধ্যে কোটি টাকা তুমি কিভাবে অ্যারেস্টমেন্ট করবে তাহলে তোমাকে চোর হতে হবে না কয় ডাকাত হতে হবে না হয় দুর্নীতিবাজ হতে হবে এই সামান্য দুই দিনের দুনিয়ার জন্য তুমি দুনিয়ার লোভে পড়ে তোমার নীতি নৈতিকতাকে হারিয়ে ফেলবে তুমি অশান্তির মধ্যে ডুবে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি হে আমার বান্দারা তোমরা তোমাদের চক্ষুকে দুনিয়ার ভোগ্যবস্তুদের দিকে তোমাদের চোখগুলোকে দিবে না কারণ এই ভোগ্যবস্তুগুলো শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য করতে পারবে এটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এটা কখনো স্থায়ী হতে পারে না অরিস কুরব্বিকা হয় রুয়া আবক এর চেয়ে উত্তম রিজিক এর চেয়ে উত্তম সৌন্দর্য জিনিস আল্লাহর কাছে রয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লাম কত অভাবের মধ্যে দিন যাপন করেছেন কিন্তু তার মুখ থেকে কখনো হাসি যায়নি এই জন্য রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লামের সাহাবি হজরত জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালানহু বলেন ওলা রআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি আমি রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের চেহারা মোবারক যতবারই দেখলাম ততবারই দেখলাম তার মুখের মধ্যে প্রশান্তির মুচকে হাসি এই জন্য রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম বলেন যারা মুমিন তারা সর্বদাই প্রশান্তির মধ্যে থাকে কিভাবে একজন মুমিন যখন অর্থশালী সম্পদশালী হয় তখন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর একজন মুমিন যখন মুসিবতের মধ্যে নিচ্ছর মধ্যে অসহায়ের মধ্যে গরিব দরিদ্র অবস্থায় থাকে তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক ও রব্বুল আলামিন এই জন্য ইসাদ করেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা এবং ওয়ালা আর দুনিয়ার যেই সৌন্দর্য করার বস্তু রয়েছে সেটা একেবারেই সীমিত সময়ের জন্য সেটা কখনো স্থায়ী নয় এই জন্য আসুন আমরা সবাই সুখী হতে চাই মানুষ দুই দিক দিয়ে প্রশান্তি লাভ করতে চায় একটা হচ্ছে সম্পদের মাধ্যমে আর একটা হচ্ছে আত্মার প্রশান্তির মাধ্যমে আসুন রসুরুল্লাহর একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদের আত্মাকে প্রশান্তিময় করে তুলি আসুন আমরা এই হাদিস শরীফের উপর আমল করে আমরা সব সময় সুখের মধ্যে ডুবে থাকি কি আল্লাহর পেয়ারা হাবিব ইশাদ করেন আল্লাহর পাকরবুল আলামিন হাদিসে কুৎসির মধ্যে ইশাদ করেন ইয়া ইবনা আদম হে বনি আদমের সন্তানেরা তোমরা তোমাদের সময়গুলোকে আল্লাহর ইবাদতের জন্য আত্মনিয়োগ করো তোমরা তোমাদের নফসকে আল্লাহর ইবাদতের জন্য বিলিয়ে দাও আর যদি আল্লাহর ইবাদতের জন্য বিলীন করে দাও আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব আর যদি তোমরা ওইল্লাতা ফাল আর যদি তোমাদের সময়কে তোমাদের হায়াতকে যদি আল্লাহর ইবাদতের জন্য আত্মনিয়োগ না করো আমি তোমাদেরকে শাস্তি দিব তোমাদের দারিদ্রতাকে আমি দূর করব না তোমাদের হাতের মধ্যে আমি ব্যস্ততায় ভরে দেব এজন্য আমরা দেখি অনেক মানুষ সকাল একটা দুপুর একটা সন্ধ্যায় একটা একদিনে কয়েক রকমের চাকরি করে কয়েক রকমের ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে তারপরে তারা প্রকৃত সুখের সন্ধান পান না কেননা আল্লাহর পেয়ারা হাবিব তো হাদিস শরীফের মধ্যে বলেই দিয়েছেন তাফার রাখলে ইবায়দাতি আমলা সদারকা কিনান তোমরা যদি তোমাদের সময়কে তোমাদের আত্মাকে আল্লাহ তালার জন্য আত্মনিয়োগ করো তাহলেই তিনি তোমাদেরকে সুখের সন্ধান দিবেন সুতরাং আমরা যে কিছু করো না কেন আমাদের থাকতে হবে হোদাবিতি আমরা যদি হোদাবিতির মাধ্যমে সব কাজ করি আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সুখের সন্ধান দিবেন আসুন আমাদের কল্পকে পরিশুদ্ধ করে আমাদের অন্তরের মধ্যে নবী নবীপ্রীতি দিয়ে সজ্জিত করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আ